দোল পূর্ণিমা নিশিনীর মূল আকাশ ধীরে ধীরে বইতেছে মরাই বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতে আমার কথা শিখিয়া রাখর সেইকালে বিনাশে নারদ বর আসে লক্ষ্মী নারায়ণে মুনি কহিল বিস্তরে ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয় ফিরি দাঁড়ে দাঁড়ে মতবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতিতে অনেকে তরে তব নাহি কোথাও স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রকৃতিকে অনশান জীর্ণ শীর্ণ গায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সগরে নিঃশ্বাস কয়ে মৃদু বাণী বহুয়া কাহার প্রতি আমি করি না হিরোষ নরনারী দুঃখ পায় নিচু কর্ম দোষ যাও তুমি লিচিবার তিল ভুবনে ইহার বিধান আমি করিব অন্ত পর চিন্তা লক্ষ্মীনারায়ণে কয় কি রূপ হবি বল দুঃখ কহ দয়াময় হরি কয়ে শুনো সতী বচন আমার মত ধামে লক্ষ্মী ব্রত কর হ বোচা বৃহস্পতিবার মিলি যত এক গণে সোনাকালে বুঝি কথা শুনি ভক্তি বনে মনে বাড়িবে ঐশ্বর্য তাহার তোমার কৃপায় দুঃখ কষ্ট দূর যাবে তোমার দয়ায় শ্রী হরির বাক্য শুনি আনন্দিত মনে মত চলিলেন লক্ষ্মী তবু কারণে নগরে লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লোকপতি ধনেশ্বর রায় অবতা ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনা সংসার তারা সিংহহীন স্বদেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক মনে সাত পুত্র রাখি ধনেশ্বর সকালে সর সম্মানে গেল লোকান্ত পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথপন্ন সপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনা সংসারে সব গেল ছাড় খারে বৃদ্ধা ধনেশ্বর প্রতি নাহি পারিতোষ্টিতে গ্রহণ কারণে যায় জীবিত ত্যাজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাঝে উপনীত হলেন আপনি Tarkov অবতী নগরে এক গৃহস্থ ভবনে এগল লক্ষ্মীগত করে এক মনে সংসার সেখানে এলো বণিক তনয় উপনীত হলো তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি খেলা করি সাধুর তনয় বলে কি ব্রত ইতে কিবা বলো দয় সদাগর বাক্য শুনি বলে বামগণ করি লক্ষ্মী ব্রত যাতে হয় মনস্কামনা পূরণ এই ব্রত যে করিবে জনে জনে তা লক্ষ্মী বরে হবে তার সোনার সংসার শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পুজো উহারে ধনসৈত ভোগ আদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কি বা হবে ভাগে না থাকিলে লোকে কি বা দিবে ধন এনো কথা শুনি কবু আমি না শুনি কখন অহংকারে বকে লোকে সহিতে না পারে কর্মের কারণে লোকে ছাড়িল তাহারে ধন মতে মতো হয়ে লোকে করি হেলা নানা রত্ন পুরোতরি বাণিজ্যতে গেলা দৈবযুগে লক্ষ্মী কবে সহ ধন ধন শব্দ তরি জল মধ্যে হইল নিগম হোক গৃহমধ্যে ধর্মশেষে যাচ্ছিল তাহার পশুঘাতে দত্ত হয়ে হলো ছাড়খার দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য সোনার সঞ্চারে তার সকলে বিপন্ন ভিকাজিনী হয়ে সবে ফিরি ঘরে ঘরে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এইরূপ হলো কেন বুঝিতে না পারে কেঁদে কেঁদে লক্ষ্মীস্তব করিতে লাগিল সদা হলো লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃশি দেন সদা করে মনে মনে মালকীরে করিল প্রণাম মতে সংকল্প করি আসে লক্ষ্মী ধাম লক্ষ্মী ব্রত পরে সাধু লয় বধুবর সাধু সংসার হইলো আবার তুমের মতো এইভাবে লক্ষ্মী ব্রত ব্রততে হইলো প্রচার সদা মনে লেখো সবে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লোকের কৃপায় সেই বারে ধনে ধনে বড়জোর করি হাত ভক্তিযুক্ত মনে বড় প্রণাম এবে যেখান যেখানে ব্রত কথা যেবা করে যেবা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পূরণ হয় লক্ষ্মীর ব্রতে কথা বড় মধুময় মনে করিল যাহা যে যার আলয় 時元が大変だホイル様はモネラーの出物へモッキだよ